সম্মানিত মুসলিম মিল্লা আমাদের অনেকে মা পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে আমরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলেছি তাই আসুন সেই মাকে স্মরণে আমার এই নাম আল্লাহ যেন আমাদের মাকে জান্নাতুল ফেরদাউসে mehman hisari kohon kare amra shabai bila bahu amin assalamualaikum warahmatullahi wabarakatuh

পড়লে মনে অধরের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দুচোখ আছে শুধু এই মোনাজা মগে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজন্না

ভাঙে তবু

আমায় কাদায় মাগো মাগো মা সম্মানিত মুসলিম মিল্লাত এখন আপনাদের সামনে